দোস্ত দোস্ত দোস্ত কিসে আমার না কিছু কালেকশন লাগবো কালেকশন শেষ হয়ে গেছে অনেক দিন দেখি না কিছু থাকলে দে না কোনটা নিবি আপাতত তোর কাছে যারটা আছে ওরটাই দি আমার তো জনি একটা ভাল লাগে